মেতে উঠব সিলেটি গানে গানে মঞ্চে চলে আসছে আঞ্চলিক ভাষার গান নিয়ে আমাদের সকলের প্রিয় মাসুম বিল্লা এ পর্যায়ে সিলেটের আঞ্চলিক ভাষার গান নিয়ে মঞ্চে এবারে চলে আসছে মাসুম বিল্লা এই মাসুম বিল্লা সেই মাসুম বিল্লা নয় আগে যে মাসুম বিল্লাকে দেখেছেন তিনি একজন এখনকার মাসুম বিল্লা আরেকজন এরা দুজনেই মাসুম মানুষ আমরা তাদের জন্য দোয়া করব এবং বেশি বেশি করে পুরস্কার দেব তাদেরকে আমরা সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা সম্মানিত উপস্থিতি এত মনোমুগ্ধ কন্যা আমরা শুনতে পেরেছি সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা হাম শুনছিলাম আমরা নাচ শুনছিলাম আছে আচ্ছা, খুব ভালো লাগছে এই যে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন এগুলা অন্যরকম মহফিলও হয় কিনা অন্য এক জায়গায় অন্যান্য জায়গায়ও কিছু মহফিল হয় আমাদের মতো এত সুন্দর আয়োজন হয় না মানে আয়োজন হয় না ইনশাল্লাহ ঠিক কিনা অন্যান্য জায়গায় হয় আমরা এগুলো শুনতে পাই আমরা এগুলো বাধাও দেই আমরা জিহাদও করি ঠিক কিনা ইনশাআল্লাহ এখানে আসার পর পর বারবার আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে কিছু আমার আদরের ভাইরা যে দুইটা নাসিদ গাবো এটা আপনারা বারবার শুনেছেন এবার আমি পরিবেশন করছি আপনারা ভালো আছেননি মাসাল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের কোনো এলাকায় যদি কোনো জায়গায় গান বাজনা হয় হ্যাঁ যাত্রা গান যদি হয় আমরা কি লইব হাতে গোল্লা কি লইব গোল্লা ইনশাল্লাহ আমরা তো কিতা লইতাম গোল্লা কিতা লইতাম গোল্লা আর কি লইব সূত্রা কি লইব সূত্রা এটা আপনারা খেয়াল রাখবেন এখানে কষ্ট করে এসেছেন ইনশাআল্লাহ আমরা প্রতিটা বিষয় আমাদের ভাইরা আপনারা সামনে উপস্থাপনা করবা বুঝছেন তো গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা না পাইলে আইয়া মর্গে স্থাকিনে গোল্লা না পাইলে আইয়া মর্গে স্থাকিনে গোল্লা দে গোল্লা দে হে গোল্লা দে হে গোল্লা দে গোল্লা দে হে গোল্লা দে গোল্লা না পাইলে আইয়া মর্গেস তাকিনে গোল্লা না পাইলে আইয়া মাদার গাল তাকিনে হে গোল্লা দে হে গোল্লা দে হে গোল্লা দে ডোল ডবকে পিট পা যাইয়া গাঞ্জা গাইয়া নাসিয়া গাইয়া আল্লাহর ওই যাইতো পিট বাজাইয়া গাঞ্জা খাইয়া নাসিয়া গাইয়া আল্লাহর অলি ওই যাইতো সাই গাঞ্জুড়ির দলে ইমান আমল ধ্বংস করলো ইমান দে হে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা না পাইলে আইয়া মোর গেস্তা কিনে গোল্লা না পাইলে আইয়া এ নাম্বার গেস্তা কিনে লম্বা লম্বা চুল রাখিয়া অজু গুসল সব অজু গুসল সব চালিয়া মুসর বললে লম্বা ফরিয়া বুজুর গই তো সাহায় বন্ড মগর মুসর গোল্লা আগুন লাগাইতে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা না পাইলে আইয়া মর্গেস তাকিনে গোল্লা না পাইলে আইয়া মাদার গাল তাকিনে গোল্লা দে গোল্লা দে গোল্লা

বাবার দরবারে বন্ধ বসলে ভালো জায়গা না ফাঁক বানাইছে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা না পাইলে আইয়া মর্গে